বন্ধুরা এই পৃথিবীতে লক্ষরও বেশি ব্রিজ রয়েছে যেগুলো দেখতে সুন্দর এবং অনেক বড় আজ সে ব্রিজগুলোর কথা বলবো না আজ অদ্ভুত পাঁচটি ব্রিজগুলোর কথা বলবো যেগুলো দেখলে আপনার চোখ কপাল উঠবে তো বন্ধুরা স্বাগতম একান্ন টিভির আরেকটি ভিডিওতে এই ব্রিজটি উনিশশো চুয়ান্ন সালে তৈরি করা হয়েছে সর্বপ্রথম চাইনায় এই ব্রিজটি হাঁটতে গেলে আপনি পড়ে যেতে পারেন কারণ এটি একটি কাছে ব্রিজ এটি চাইনায় তৈরি করা হয়েছে আপনারা অলরেডি যে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটিও চাইনায় তৈরি করা হয়েছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন বন্ধুগণ এখানে যে এখানে কিন্তু অনেক ফাঁক ফাঁক রয়েছে যার ফলে একজন মোটা লোক যদি শোক পড়ে যায় তারপরে সে থাকতে পারবে না দুনিয়ার মধ্যে পাঁচটি রিক্স ব্রিজের মধ্যে এটিও একটি অন্যতম একটি ব্রিজ আপনারা অলরেডি দেখতেই পারছেন সে কী করে এই বৃষ্টি দিয়ে হেঁটে যাচ্ছে সে বন্ধুগণ আপনারা দেখতে পারছেন সে অলরেডি কিন্তু সে পড়ে গেছে কিন্তু তার কাঁধে দেখি দড়ি বাঁধা আছে সেই কারণে সে পড়েনি সেন বাঁধার কারণে বন্ধুগণ আপনারা অলরেডি যে একটি ব্রিজ দেখতে পারছেন সে ব্রিজটির অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন সেটা না হয় কত বছর আগের ব্রিজ সে ব্রিজটি আমরা দুইশো বছর আগে তৈরি করা হয়েছে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন সে কি করে সে পার থেকে সে পার যাচ্ছে পার হতে সেটা খুব একটি রিস্কফুল ব্রিজ এই ব্রিজটি জার্মানি তৈরি করা হয়েছে বন্ধুগণ আশা করি এই ব্রিজটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে মেকিং রিভার ব্রিজ এটি চায়নায় অবস্থিত এই ব্রিজটি আপনারা দেখে বুঝতে পারছেন এই ব্রিজটি যেতে খুবই রিস্ক হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে নিচে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত সে যদি এখন কোনোভাবে কেউ পড়ে যায় তাহলে কিন্তু সে মারা যাবে বন্ধুরা এই ব্রিজটি কিন্তু জেলেরা মাছ ধরার জন্য ব্যবহার করে থাকে প্রতি বছর প্রতি বছর কিন্তু এই ব্রিজ থেকে প্রায় দশ থেকে পনেরো জন লোক মারা যায় বন্ধুরা আশা করি আপনাদের কাছে এই ব্রিজটা খুব ভালো লাগবে ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবেন ব্রিজ দুনিয়ার মধ্যে পাঁচটা অদ্ভুত ব্রিজের মধ্যে এটিও একটি এটি সুইজারল্যান্ডে অবস্থিত এ ব্রিজটি তৈরি করা হয়েছে সর্বপ্রথম উনিশশো সালে বন্ধুরা এই ব্রিজটি পার হতে আপনাদের অনেকের মনে হবে সহজ কিন্তু আসলে আপনারা যে ধারণা করেছেন সে ধারণা সম্পূর্ণ ভুল দেখতে পারবেন এই ব্রিজটি কিন্তু অনেক উঁচা আপনারা যদি সেই ব্রিজটি পার হতে চান অনেক সময় কিন্তু আপনারা পিছলে পরে আপনারা মারা যেতে পারেন সেটি খুবই রিস্ক বন্ধুরা আজকের এই ভিডিওতে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান আর এক্ষুনি ভিডিও তোমাদের লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ